হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি প্রথমেই বলে নিচ্ছি আসলে এতদিন কেন ভিডিও আসেনি প্রায় দুই সপ্তাহ যাবত ইউটিউবে কোনো ভিডিও না আসে আপনারা অনেকেই আমাকে বলেছেন যে রোমান ভাই নতুন ভিডিও কেন আসছে না তবে আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে তাছাড়া অনেকদিন যাবত ইউটিউবে ডাবিং না করাতে আসলে আনএজি ফিল লাগতেছে কথা বলার জন্য তবে যাই হোক ফিজিক্যাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য আমি একটা জব নিই এবং জীবনের প্রথম জব হওয়ার কারণে অতিরিক্ত হার্ডওয়ার্কিংয়ে আমি আসলে অসুস্থ হয়ে পড়ি এবং তারই মাঝে আমাদের আন্ত কলেজ অ্যাসাইনমেন্ট এক্সাম প্রকাশিত হয় এবং এটিই মূলত প্রধান কারণ যার কারণে আর কি এতদিন ইউটিউবে ভিডিও আপলোড করা বা নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েট করা আমার জন্য একেবারে অসম্ভব একটা ব্যাপার ছিল তবে দুই সপ্তাহ ভিডিও না পেয়েও আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসা দেখিয়েছেন এবং এত সমস্যার মাঝেও যারা যারা আমাকে সাপোর্ট করে গেছেন তাদের জন্য রইল ভালোবাসা এবং দোয়া আর যেহেতু নতুন ইউটিউবার হিসেবে আমি পথ চলা শুরু করেছি এবং আপনারাও আমার পাশে আছেন তো সবসময় সহযোগিতা করে যাবেন আসলে কোন ধরনের কন্টেন্ট আপনাদের প্রয়োজন এবং কি ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তো সেই অনুযায়ী কাজ করে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ guys take care love you হ্যাঁ মনির ভাই কি অবস্থা ভাই আমার কত কষ্টের টাকা ভাই আমি সাত দিন বিড়ি তাই বিড়ি খাওয়ার টাকা আমি এটা যেমন টপ আপ করেছিলাম ভাবছিলাম যে আমার কালা গেঞ্জিটা দিব কিনি না মাদের সুদের বাচ্চারা আমার কালা গেঞ্জি দেয় নাই ভাই ওখানে কি করবো আমি কো ভাই কো এর বিচার চাই আমি জাতির কাছে